আসসালামু আলাইকুম প্রাণ প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভালো আছি তো বরাবর মতো আবার হাজির হয়ে গেলাম আমি সুরাব আহমেদ আর আপনারা দেখছেন সুরাব থ্রি সিক্সটি তো আপনারা সামনে আজকে যে অ্যাক্টিভিশনটি নিয়ে এসেছি সেটি হলো আপনি মোবাইল দিয়ে গেমস খেলে কীভাবে ইনকাম করবেন এটি একটি মজার বিষয় না তো আমি বলবো যে এখানে আপনি মোটামুটি ভালো একটা এমন আর্নিং করতে পারেন যাদের শুধু গেমস খেলার মানে একটা অভ্যাস আছে আর কি আর যারা খেলতে চান তাদের তাদেরকেও বলছি আপনি এই গেমসটা খেলে আপনি ইনকাম করতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে উদ্যোগ প্রমাণ সহকারে আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব তার আগে আমি বলবো আপনার একটি বিট কয়েন অ্যাকাউন্ট প্রয়োজন হবে আর যাদেরকে যাদের বিট কয়েন অ্যাকাউন্ট নেই তাদের একটু প্রবলেম হতে পারে তো আমি বলবো আপনার বিট কয়েন জমা হলে আপনি বিট কয়েন আমার কাছে বিক্রি করতে পারেন সেই বিট কয়েন আমি আপনার কাছ থেকে কিনে নেব তো আপনার সামনে আর কথা বাড়াতে চাই না তো চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই হ্যালো বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে এখান থেকে প্লে স্টোরটি ওপেন করতে হবে আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নিলাম আপনাদের প্লে স্টোরটি আপনারা এভাবে ওপেন করে নেবেন নেওয়ার পর এন সার্চ বারে গিয়ে লিখবেন বিট কয়েন প্রোপ তো আমি এখানে আমি সার্চ করে নিব বিট কয়েন প্রোপ আমি এটি লিখে সার্চ করে নিলাম নেওয়ার পর দেখেন বন্ধুরা নিচে ইস্যু করছে আমার এই বিটকয়েন প্রপ প্রপ অ্যাপ্লিকেশনটি নেওয়ার পর আমরা এখান থেকে ইনস্টল করে নিই তো এর আগে আমি বলবো যে ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না স্কিপ করে দেখবেন না তাহলে এখান থেকে কীভাবে ইনকাম করবেন সেটা আপনি বুঝতে পারবেন না তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটা আপনারা ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে আপনি পুরো ডিটেলসগুলো আপনারা বুঝতে পারবেন না দেখেন একটি এখানে প্লে নামে একটি অপশন আছে এইটিতে আমরা প্লে করে নেব প্লে করে নেওয়ার পর দেখি বন্ধুরা আমরা দেখি আছে তো বন্ধুরা আমরা এটি প্লে করে নিলাম নেওয়ার পর বন্ধুরা একটু ওয়াইটিং করেন একটু ওয়েটিং করেন একটু সময় নিতে পারে তো আমি সেখান থেকে একটু ওয়েটিং করবো এখান থেকে যদি আমরা খেলতে চাই তাহলে শুধু গেট স্টার্ট নামে অপশনটিতে আমরা চাপ দিলেই হবে তো আমরা যেহেতু এখান থেকে ইনকাম করতে চাই তো সেটিং নামও যে অপশনটি সেটি আমরা ওপেন করে নেব ওপেন করা নেওয়ার পর বন্ধুরা আমাদের টিকা যে কাজটি করতে হবে সেটি হলো আমার যে বিটকয়েন জিমেলটি সেখানে এখানে সেটি এখানে সাবমিট করে দিতে হবে হ্যালো বন্ধুরা দেখেন এখানে নিচে লেখা আছে গেট স্টার্ট আমি এটি গেট স্টার্ট করে নেওয়ার পর দেখেন কয়েন উইন্ড ইউর অ্যাকাউন্ট মানে গুগল যে অ্যাকাউন্টটি আপনি আপনি কয়েন বেজের জন্য এই সিলেক্ট করেছেন সেটি এখানে আপনি গুগল অ্যাকাউন্টটি দিয়ে দেবেন আমি এখান থেকে আমার যে যে বিটকয়েন অ্যাকাউন্টটি খুলেছি সেটি আমি এখানে সাবমিট করে নিলাম আপনারা কিন্তু এভাবে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি সেটি এখানে সাবমিট করে নিতে হবে হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার মোট তিন হাজার আটশোশো ছাপ্পান্ন ছয়ত্রিশ পয়েন আছে তো আমি কিভাবে এন থেকে আর্নিং করি সেটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি তো নিচে দেখেন প্লে বাটন নামে একটি অপশান আছে সেটিতে আমরা প্লে করে নিলাম নেওয়ার পর বন্ধুরা একটু রাইটিং করেন আপনাদেরকে মূল যে কাজটা করতে হবে সেটা হলো আপনারা এই অ্যাডটি সুন্দর করে দেখে নেবেন যে অ্যাডভাইসটি আসছে সেটি আপনারা খুব সুন্দর করে মনোযোগ সহকারে দেখে নেবেন আর আমাদেরকে পেমেন্ট দেয় মোটা মূলত এই অ্যাড দেখার কারণে তো বন্ধুরা আমরা এটা কেটে দেব নেক্সটে কেটে দেওয়ার পর আমরা এই যে প্লে নামে নিচে একটি অপশন আছে সেটিতে আমরা প্লে করে নেব নেওয়ার পর তো আমরা এটি প্লে করে নিলাম প্লে করা নেওয়ার পর দেখেন আবার প্লে করে নিতে হবে যেহেতু আমার এটি নতুন তো আমি এটি গেমসটি খেলবো খেলার পর দেখি কি আসে আমাদের সামনে তো আমি এই গেমসটি খেলার পর আমাদেরকে কিছু কয়েন দেবে হ্যালো বন্ধুরা তো আমি একটি কথা বলি আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখান থেকে প্রতিনিয়ত অনলাইন থেকে কিভাবে ইনকাম করা যায় সেই রিলেটেড ভিডিও দিয়ে থাকি তো যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে তারাও ওইভাবে ইনকাম করতে পারে শেষ করে ফেললাম এখন থেকে আমাদেরকে কত কয়েন দেয় তো আমরা এখানে পাইছি আঠাইশশো আঠারো পয়েন্ট আমরা পেয়ে গেছি তো আমরা এখানে দশ হাজার হইলে আমরা উল্টো করতে পারবো তো আমরা এই গেমসটি আবার খেলার জন্য দেখেন ভিডিও আইকন সিস্টেম একটি অপশন আছে সেটিতে আমরা আবার চাপ দিয়ে আবার খেলা শুরু করব এভাবে আপনারা মূলত এখান থেকে আর্নিং করবেন তো দেখি আমি দশ হাজার বানিয়ে কীভাবে আর মূলত আপনাদের এই অ্যাডটি যে অ্যাডগুলা আপনাদের সামনে ইস্যু করছে সেটি কিন্তু অবশ্যই দেখতে হবে আমাদেরকে ইনকাম দেয় শুধু এই অ্যাডগুলো দেখার জন্য তো আমি অ্যাডটি দেখে নিলাম দেখে নেওয়ার পর আবার প্লে করব প্লে করার পর বন্ধুরা দেখেন আবারও গেমস আমাদের সামনে ইস্যু করছে তার আবারও এই গেমসটি আমরা খেলে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গেমসটি আবারও খেলে নিলাম দেখি এখানে আমাদেরকে কত কয়েন দেয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে আবারও পনেরোশো ছয় পয়েন্ট পেয়ে গেলাম তো আমরা এখন হোম বাটনে চলে যাব দেখেন হোম যে কোনায় একটি হোম বাটন নামে অপশন আছে সেটি সেখানে আমরা চলে যাব চলে যাওয়ার পর নোট ওয়াইটিং করেন মাঝখানে দেখেন একটি ক্যাশ আউট নামে একটি অপশন আছে সেটিতে আমরা অ্যালাউ করে নেব তো বন্ধুরা দেখি আমরা এখানে কি দেখা এখানে দেখাচ্ছে যে এগারো হাজার মিনিমাম এগারো হাজার হলেই আপনি উইড্রো করতে পারবেন তো আমাদের তো কোনো সমস্যা নেই যেহেতু ডলার রেট বেড়ে গেছে তাই ওরা এই আপডেটগুলো নিয়ে এসেছে তোমরা দেখতে পাচ্ছেন আমার এখানে এগারো হাজার হয়ে গেছে তাই আমি ক্যাশ আউট করে নেব দেখেন নিচে একটি ক্যাশ আউট নামে অপশন এসেছে সেটিতে আমরা ক্যাশ আউট করে নিই ক্যাশ আউট করে নেওয়ার পর দেখেন কর্নার একটা আছে ওকে আপনি ওকেতে একটা ক্লিক করে দিন এভাবে আপনি মূলত কাজ করবেন আমার সাকসেসফুল পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন